সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নিন হ্যালো বিয়ার সবাই কেমন আছেন টেকমোবাইল প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সো ভিউর্স আপনাদের জন্য আজ নিয়ে এলাম আমি একটা ছোট্ট একটা টিউটল টিউটলটা হলো অনেক সময় দেখা যায় যে অনেক এস এম এস এ ও সরি সরি অনেক সময় দেখা যায় যে অনেক অ্যাপস আপনার অনেক চার্জিং অথবা ডাটা ইউজ করে থাকে তো এর জন্য আপনার আপনার দেখা যায় যে আপনার ডাটা অবশ্যই ডাউনলোড বা কোনো ফোনে চলে হয়ে যায় তো ভিওর্স আজ আপনাদের জন্য আমি সেই টিউটোরিয়ালটা নিয়ে এলাম যাতে অন্য কোনো অ্যাপস মানে শুধুমাত্র আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন সেই অ্যাপসটাই জানি ডাটাটা ইউজ করতে পারে অন্য কোনো অ্যাপস যাতে ডাটাটা ইউজ করতে না পারে তো ভিওর্স এর জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস নামাতে হবে যা আমি দেখিয়ে দেব কোথা থেকে নামাতে হবে এবং টিউটোরিয়ালটা আমি শুরু করব তো শুরু করার আগে ছোট্ট একটা ইন্টু নেব ইন্টুর পরেই আমি আসতেছি তো ভিওর্স টিউটোরিয়ালটার জন্য প্রথমে আপনাকে দিতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে নেট গার্ড নেট গার্ড এই যে এটা এটা আপনাকে ডাউনলোড করতে হবে সো আমি এটা ডাউনলোড করেছি অলরেডি তো এটা আপনাকে ওপেন করতে হবে আমি ওপেন করলাম এখানে অ্যাগ্রেস চাপে আপনাকে অ্যাগ্রি দিতে হবে তারপরে এখানে অপশন দেখুন মানে আপনার কোন কোন অপশনে ডাটা খাবে আর কোন কোন অপশনে ডাটা খাবে না অনেক সময় দেখা যায় যে অনেক অ্যাপস ডাটা খাওয়ার জন্য আপনার নেটটা আসতে চায় না তো বিয়ার্স প্রথমত এটা ওপেন করার জন্য আপনাকে এটা আগে ওপেন করে নিতে হবে এখান থেকে সো এটা আমি ওপেন করে নিলাম okay okay do not ask again okay এখানে আপনার একদিকে আছে ডাটা আর একদিকে আছে ওয়াইফাই তো ফিওর আপনি কোনটা দিয়ে কোন চালু করতে চান এখানে সব আছে তো আমি অফ হাইটে অফ করে দিলাম ডাটা দিয়ে শুধু চলবে আমার এটা ডাটা ছাড়া আর কোনো কিছু দিয়ে চলবে না এটা তো আপনি আবার ইচ্ছা করলে যে না আপনি এখানে আরও অপশন আছে যে অফার আমি এগুলো আপনি অফ দিয়ে করতে চান ডাটা না তো এখান থেকে আপনার যে মনে করেন যেসব অ্যাপসগুলো দরকার নাই সেগুলো সবসময় আমি দুটো অ্যাপ করলাম এগুলো দরকার হয় না কখনো এগুলো দরকার হয় না কখনো টাইম নষ্টের দরকার হয় না স্পেলার এগুলো তো আমার ডাটা দেওয়ার কোনো দরকার নেই যে আমার ডাটা কোনো প্রয়োজনই হয় না এখানে তাহলে আমি কী জন্য ডাটা দেবো এগুলো সবসময় এটা অনেক কাজে লাগে পিক্স লেভা দরকার নাই স্কাইপ ভিডিও প্লেয়ার সো এগুলো আমি অফ রেখে দিলাম এগুলো আমার কোনো দরকার নেই তাই এগুলো আমি অফ রেখে দিলাম তো ভিউর্স এভাবেই আপনি এখান থেকে এখানে সব সবগুলো আনলক করে দেবেন আনলক করে দিলে তাহলে আপনার ডাটা আর করে অন্য কোনো অ্যাপস বা আপনার ডাটা কখনো অন্য কোনো অ্যাপস ইউজ করতে পারবে না এর জন্য আপনার অনেক সুবিধা হবে যে অনেক সময় ডাউনলোড স্পিড বাড়বে এবং যে কোনো কাজের জন্য ডাউনলোড স্পিড বাড়বে এবং ফোনের চার্জিংও অনেক কম থাকবে নাকি অনেক বেশি থাকবে সরি তো ভিওর্স এই ছিল আজকের টিউটর টিউটরটা যদি ভালো লাগে থাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলবনটা ক্লিক করবেন তো ভিওর ভালো থাকবেন পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে আমি আবার আসবো ভালো থাকবেন